তখন কেন সাধু কি ভুলে তাকে তুমি বুকের খাঁচায় বাঁধুন গাঁথুনি কি ভুলে তাকে তুমি বুকের খাঁচায় বাঁধুনি ভালোবাসা এলো যখন তাকে তুমি বুকের খাঁচায় বাঁধনি ভালোবাসা এলো যখন তখন কেন সাধনি কি ভুলে তাকে তুমি বুকের খাঁচায় বাঁধনি এলো